ए भाई माँ के मारना यार ए भाई मारना बे भाई ক্যাপ্টিভের ভিতরে থেকে পানি বন্ধ হয়ে যাবে কে এখান গোল হলা বলি নাই জানি মুই তবে একে একে এখান কানে কত লাগি দুইটা দেই দিবে ওখান পাদের পড়া আইনে গুটে দেলেবে যাইতে পাদের পড়া দুইটা দেলে নাই পাদের পড়া কো দিও না বড়া লীলা লীলা